প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে কোনো পরিবারে যদি ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান জন্ম হয় এবং সেই প্রেমিলিতে যদি একটা মেয়ে আছে আরেকটা মেয়ে জন্ম নেয় কিংবা প্রথম একটা মেয়েও যদি জন্ম হয় অনেক ফ্যামিলির বাবা কিংবা বাবার পরিবার রয়েছে মন কালো করে ফেলে মন ছোট করে ফেলে এবং সমালোচনা করে যে বউকে নিয়ে যে মেয়ে হয়েছে ছেলে হয়নি ছেলে কখনো হবে না মেয়ে হয়েছে মেয়েকে আমি দেখতে পারি না মানে আল্লাহ তালা নারাজ হয়ে যায় তাদের প্রতি আসলে মৃত্যু জন্মক্ষেত্রে ছেলে হবে না মেয়ে হবে এটা সম্পূর্ণটা আল্লাহ তালার উপর নির্ভরশীল করে এবং আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই মেয়ে দেন আর যাকে পছন্দ করেন তাকেই ছেলে দেন যাকে ইচ্ছা তাকেই দেন আল্লাহ তালা কেন কাকে প্রথমে মেয়ে দেন ছেলে দেন সেটা আল্লাহ তালা ভালো জানে তবে প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে সেই পরিবারে ভাগ্যলক্ষ্মী ফিরে আমরা সকলে জানি সেটা আমি প্রমাণ পেয়েছি তো প্রিয় দর্শক বলতে চাই এখানে যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির পরিবার দেখেন কত বড় একটা ভালো আর কত বড় একটা রহমত রহমতের মানুষ হলে এই ধরনের একটি বাচ্চা মেয়েকে তারা ফালে এই মেয়েটার হাতও নাই একটা পাও নাই শুধু একটা পা রয়েছে তারা কিন্তু এই মেয়েটাকে ফেলে দিতে পারতো কিংবা মেরে ফেলতে পারতো কিংবা ঘৃণা করতে পারতো কিন্তু তারা তা করেনি এটা একটা চায়না পরিবারের মেয়ে চায়না পরিবারের একটি সন্তান মুসলিম পরিবারের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মেয়েটি একটা পা দিয়ে যুদ্ধ করে পৃথিবীতে বেঁচে থাকতেছে বাসার জন্য উৎসাহ দিচ্ছেন তার পরিবার পরিবার তাকে খুব ভালোবাসেন তাকে খুব দেখাশোনা করেন কিন্তু কথা হচ্ছে যে একটাই আমাদের দেশের মানুষ যদি পরিবারে মেয়ে সন্তান জন্ম হয় মন খারাপ করে মন কালো করে ওই মেয়ের মার পরিবারকে নানা ধরনের কথা বলে এবং মানে অনেক মানুষ রয়েছে এই ধরনের অনেক ঘটনা আমরা এরকম শুনেছি মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে ছেড়ে দিয়েছে জামাই এ ধরনের কথা অনেক শুনে গিয়েছে তবে এই মেয়েটাকে যদি আপনারা দেখেন এখান থেকে আসলে আমাদের ওই মানুষগুলোকে শিক্ষা নেওয়া উচিত প্রিয় দর্শক ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের যে মানুষগুলি রয়েছে নেগেটিভ পর্যায়ে যে মানুষগুলি রয়েছে যারা প্রথম সন্তান মেয়ে হলে দেখতে পারে না কিংবা মেয়ে দু তিনটা হলেও দেখতে পারে না তারা যাতে এই ভিডিওটা দেখে একটু অনুভূতি একটু ভালো লাগা তাদের ভিতর কাজ করে তাদের মনুষ্যটা যাতে একটু জিন্দা হয় কারণ হচ্ছে এই মেয়েটার দুইটা পা নেই এক হাতও নেই একটা পাও নেই তারপরেও তার পরিবার তাকে ফালতেছে খাওয়াচ্ছে পড়াচ্ছে ভালোবাসতেছে সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছে আর আমাদের বাংলাদেশে এরকম সন্তান যদি হইতো না কত আগে যে বালিশ চাপা দিয়ে না হলে বিক্রি করে দিত কোথাও না হলে মেরে ফেলতো এটা বলার বাহিরে বাস্তবে কিন্তু রাখতো না এরকম যদি একটা মেয়ে আমাদের বাংলাদেশের কোনো পরিবারে জন্মগ্রহণ করতো তাকে কিন্তু জীবিত রাখতো না প্রিয় দর্শক ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা ভাইরাল করে দিবেন যাতে আমাদের বাংলাদেশের সকল মানুষ এই ভিডিওটা দেখে কিছুটা বুঝ জ্ঞান নিজের ভিতরে নিতে পারে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ